গুড মোদি কেয়ার মর্নিং বন্ধুরা আজকের যে ভিডিওটা তৈরি করছি সেটি হলো অমৃত শক্তি কেয়ারের ওয়েল ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টের ওপর একটি ওয়েল অমৃত শক্তি এটা এতটাই সুন্দর একটা প্রোডাক্ট যেটার মধ্যে আজওয়ান পুদিনা বা মেন্থল লবঙ্গ তেল এগুলো দেওয়া আছে তো এটা কনস্টিবিউশনের যাদের ধাত আছে বা ধরুন যাদের পাইলসের প্রবলেম আছে বা যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য বেশ উপকারী একটি প্রোডাক্ট এবং গ্যাস বা আপনার ধরুন কোনো পেশেন্টের গ্যাস হচ্ছে গ্যাস হয়ে আমাদের গ্যাস হলে পর কী হয় ওপর দিকে আপার লেভেলে টাচ করে তো আমাদের তখন বুকে পেন হতে থাকে তো সেই টাইমে আপনি যদি এই অমৃত শক্তিটা নিয়ে সেবন করেন এবং একটা ক্যাপসুলও খান সঙ্গে সঙ্গে ফার্স্ট রিলিফ পাবেন এটা কিন্তু যে কোনো ধরনের বাজার থেকে কিনতে পাওয়া প্যান্ডি বা প্যান্ট ফর্টির থেকে অনেক বেটার কাজ করবে ঠিক আছে তো এটার আজকে আমি একটা ডেমো দেখাবো ছোট একটা ডেমো তো ডেমোটার জন্য আমি কি নিচ্ছি আমি পানীয় জল নিয়েছি বিশুদ্ধ পানীয় জল খেয়ে যেটা আপনি আমাকে দেখালাম তো এটার জন্য আমি জলটা আমি এখানে ঢালবো দেখুন জল ঢেলেছি আর এর জন্য নিয়েছি আমি আয়োডিন মানে বেটাডাইন বা আয়োডিন আপনারা যেটা ভাবেন তো এটা কেন নিয়েছি এটা কারণ হচ্ছে গিয়ে আমরা রাস্তাঘাটে বেরোই আমরা অনেক ভেজাল জিনিসপত্র খাই খাওয়া দাওয়া করি তো আমাদের শরীরের মধ্যে অনেক ভেজাল জিনিসপত্র ঢুকছে অনেক খাবার ঢুকছে এবং তার সাথে অনেক বিষ ঢুকছে তো বিষটাকে দেখানোর জন্য বা টক্সিনটাকে দেখানোর জন্য আমি এটাকে ইউজ করছি দেখুন বন্ধুরা জলের রং কালো ঠিক আছে তো মানে আমাদের শরীরের মধ্যে টক্সিন ঢুকেছে ঠিক আছে এইবার এই টক্সিনটাকে আমরা বার করব কি করে এটা এই ধরনের হয় লাল টকটকে ঠিক আছে এই ধরনের সফট জেলস থাকে এবং একটার মধ্যে একটা বাক্সের মধ্যে একশোখানা সবজেলস থাকে হান্ড্রেড ঠিক আছে এবং সেটি এখানে লেখাও আছে এখানে লেখাও আছে হান্ড্রেড সবজেলস তো আমি এটার জন্য আমি এখন ডেমো দেখাবো বলে দুটো বার করলাম আপনারা যখন খাবেন গ্যাসের খুব প্রবলেম হলে পর খেতে পারেন এবং সকালে দুপুরের খাওয়া দুপুরে খাওয়ার পর আধ ঘন্টা পর আর রাত্রে খাওয়ার আধ ঘন্টা পর ঠিক আছে খাওয়ার নিয়ম এটাই তো আমি এখানে পাঞ্চ করে ঢোকাবো এর মধ্যে যে সফট জেলের মধ্যে যে জিনিসটা দেওয়া আছে মানে যে ফুড সাপ্লিমেন্টের ভেতরে যে ইয়েটা দেওয়া আছে সেটা আমি এখানে ফেলবো এবং দেখাবো যে টক্সিন কীভাবে মুক্ত করছে আমাদের ওয়েল অমৃত শক্তি এবার আমি চামচ নিলাম চামচ দিয়ে আপনাদের সামনে গুলবো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে টক্সিন রিমুভ করছে আমাদের অমৃত শক্তি বেটাটাইনটা দেওয়ার পর জলে কালো হয়ে গেছিলো জলটা এবং সঙ্গে সঙ্গে আমি এখানে অমৃত শক্তি দিলাম এবং অমৃত শক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা গোলালাম আর বেটাডাইনটাকে মুছে দিল অর্থাৎ আমাদের টক্সিনটাকে পুরো রিমুভ করে দিচ্ছে অমৃত শক্তি মানে শরীরের মধ্যে থেকে টোটালি টক্সিনটাকে বার করে দিল অমৃত শক্তি দেখুন বন্ধুরা কীভাবে জলের কালারটা পুরো চেঞ্জ করে দিয়েছে অমৃত শক্তি এবং খুব ফাস্ট এটা রিলিফ দেয় এবং আপনাদের যদি কোনো দিন গ্যাসের প্রবলেম হয় বা আমরা বিভিন্ন ধরনের তেলের খাবার খাই বা ফাস্টফুড খাই তো তখন আমাদের গ্যাসের একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা যদি অমৃত শক্তি ইউজ করি বা অমৃত শক্তি খাই ফার্স্ট রিলিফ পাবো এবং বাজারে কিনতে পাওয়া প্যান্ডি বা প্যান্ট ফর্টির থেকে আরও বেশি রিলিফ দেয় হচ্ছে গিয়ে আমাদের অমৃত শক্তি প্রোডাক্টটা তো এটাই বলবো আজকের ভিডিওতে এবং আমি যেসব বাড়িতে ভিজিট করি বা আমি যেসব যে যেসব ক্লায়েন্টের বাড়িতে যাই আমার ডাউন টিমের সাথে সেখানে এই অমৃত শক্তি প্রোডাক্টের ডেমো করি এবং আমি এরপরে আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখে আপনারা ডাউন টিমের কাছে যাবেন বা ডাউন টিমের মিটিংয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখাবেন বা আপনারা নিজেও করে দেখাতে পারেন তাহলে অপোজিটে যে পার্সন বসে আছে সেও বুঝবে যে আমাদের মোদি কেয়ারের এই ওয়েল অমৃত শক্তি প্রোডাক্টটা কতটা বেস্ট কতটা উপকারী একটা জিনিস তো এই বলেই আজকের ভিডিও এখানেই শেষ করব আর শেষ করার আগে অবশ্যই আমার ইউটিউবের নিচে ডেসক্রিপশন বক্সে অমৃত শক্তি সম্বন্ধে লেখাও থাকবে প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে এবং আমার সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এছাড়াও বলি যে যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ